বাবা বলেছিল পোলা গাঞ্জা খুর হবে এই বাবা বলেছিল বন্ধু হয়েছে কামু শেষ বাবা বলেছিল কিরে নতুন নাকি আরে এটা কি মেলা থেকে কিনছস হ্যাঁ বেটা তুই অনেক ছোট নাকি যা তোর দেখতে দেখতো আমরা ভালো না ধর একটা টান দে oh, এটা তো আমার ব্র্যান্ড শালার পুতি কারে বিড়ি খাওয়াইতস বিড়ি খাওয়াইতস বিড়ি খাওয়াইতস ভাল লাগি তোর আমি দুলা ভাই কি করে এটা যে এটা কি সার না সন্ত্রাসী কপাল ভালো যে স্যার মেয়েদের প্রতি একটু দুর্বল নয়তো খবর আসিল একটা বিড়ি দিয়ে তো দে দে দে দেন স্যার আহ ওরে বাবা রে কি মারছে রে oh কি রে তোগো সবটি রে এরকম চাপা টাপা একেবারে ভিতরে ঢুকে গেছে কে তোকে দেখে মনে হচ্ছে তোরা খুব রাজ্য গস তোকে এই অবস্থা কে হ্যাঁ স্যার আপনি তো ঠিকই ধরছেন স্যার আমরা রাজ্য গে স্যার হ্যান্ডেল মারি হ্যাঁ হ্যান্ডেল মারত মানে এই চুপ চুপ আরে না স্যার ওর কথার মানে হলো স্যার ওই যে আমরা রাত করে স্যার গিটার বাজাই স্যার গিটার হ্যাঁ হ্যাঁ গিটার ও আচ্ছা রাতের সাথে গিটার বাজাস হ্যাঁ গিটার বাজানো ভালো রাতের সাথে গিটার বাজাবি আমিও বাজাই না না না না স্যার না তো বাথরুমে বাথরুমে বাথরুমে গিটার বাজাস মানে তোরা কি আবার ওই যে ওই সব উল্টা পাল্টা ভিডিও দাস নাকি না না না না না না স্যার আমরা দেখি না আরে স্যার আমি তো জীবনে পয়েন্ট ভিডিও দেখি নাই না স্যার আমি তো তুই চুপ থাক তুই চুপ থাক ইজ্জতটা সাজতে দিলি স্যার আমি কোনোদিন এক্সপিরিয়েন্টার কমে ঢুকিই নাই আমি ভালো স্যার স্যার মিয়া খলিফাকে আমি তো চিনি না দেখেন স্যার আমার মোবাইলে সানি লোনের কোনো ভিডিওই নাই এই দিস্তে দিস্তে কালকে যে আমার কাছে শেয়ার দিয়ে দিলি তোর মনে নাই ভাই ভাই ভাই ভাই হালার পুতেরা হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। ওই হ্যাঁ হ্যাঁ হালার পুতেরা তখন এই ক্লাসের মেয়েরা কত ভালো জীবনে কোনো ওয়েবসাইট ওয়েবসাইটে জীবনে মোবাইলে একটা খারাপ গানও দেখে নাই দেখ দেখ দেখ জনিবের পারফরমেন্সটা অনেক ভালো না কি উফ হালার করে হালারা ইসিরে আমার তো মনেই নাই আমি মেয়েদের প্রতি দুর্বল দুর্বল স্যার তাইলে আপনি কলিকাতা হারবাল সেবন করুন আরে বেটা ওই দুর্বল না মানসিকভাবে দুর্বল নে তুই ভাই এটা লাগে ভিডিও দেখ ইসিরে এরকম চলতে থাকলে আমি ডিপ্রেশনে যাবো গা ওই সানি লিওনের ভিডিওগুলো আমার মোবাইলে শেয়ার দিয়ে দিয়ে দে দেখা ডিপ্রেশন কাটামু জিরো মাইনাস জিরো সমান সমান ফাইভ হলে এক্স এর মান কত তা বাচ্চারা মারামারি তো অনেক হয়েছে দুই একজনে গুলি করে আবার হাত পাও ভেঙে লাগবে ওটা কোনো সমস্যা না এমন আমার প্রশ্নের উত্তর দাও জিরো মাইনাস জিরো সমান সমান পূর্ণ হলে এক্স এর মান কত মানে এক্স বলতে তোমরা কি বুঝো স্যার আমি জানি স্যার আমি কমু আমি কই স্যার সেই দিন এক পরন্ত বিকেলে আমি আর মুন্নি পাশাপাশি মুন্নির হাত ছিল আমার পকেটে আর আমার হাত ছিল মুন্নির চুলে oh, কিন্তু হঠাৎ ব্রেকআপ হয়ে গেল এখন মুন্নি আমার এক্স তাই মুন্নির কোনো মান সমান নাই আর এই এক্স এর কোনো মান নাই স্যার তার মানে এক সমান জিরো ওই তুই আমার মুইসাতে কোন এক্সের লগে কোন এক্সের ঘুরা দিস যাক এক্সের একটা কাহিনী আমারও আছে সেদিন এক পরন্ত রাতে আমি আর রোকিয়া পাশাপাশি রোকিয়ার হাত ছিল আমার চুলে আর আমার হাত ছিল রোকিয়ার পকেটে রোকিয়া জিন্সের প্যান্ট পরছিল রোকিয়া হঠাৎ করে বইলে উঠলো লেবু কই কোহনি তো আমি চাইতে গেলাম oh, আর আমার আর রোকের বেকআপ হয়ে গেল এখন রোকে আর আমি দুইজন দুই দিকে আমার মতো স্যারের অনেক দুঃখ ঠিকই কইছস এখন রোকেয়া আদে হাসি আর আমি দেই কাশি Shakil yes sir Ratan sir Ratan তো অসুস্থ <laughs> কি রে ভাই ও সাল hacker Robin yes sir Rokeya yes sir Dibannita sir ওর তো বিয়ে হয়ে গেছে পাট্টাতে হেডশট ইয়ে ভাই তো সাল না যেহেতু দেড় বছর পর আজকে স্কুলের প্রথম দিন তাই আজকে তেমন কোনো ক্লাস হওয়ার সম্ভাবনা নাই এটা আমি আগে থেকে জানতাম এর লেগে তেমন কোনো বই নেই নাই আমার নাই আমার বই আনত নাই আমার বই আনত নাই আমি জানি এই টানা দেড় বছর তোরা কেউই বই হাত লাগাত নাই আমিও হাত লাগাই নাই মানে ছাত্রকে গায়ে তাই আজকে তোরা বই হাত লাগাস বা না লাগাস আমি ঠিকই হাত লাগামু মানে ছাত্রকে গায়ে স্যার আমরা যদি কোনো দোষ না করি আপনি কি আমাকে কোনো কারণ ছাড়া মারবেন নাকি এ হালার বলা তুই ব্যাগ কই তোর এই যে স্যার বই এই যে স্যার কলম আনছিস কলম হসার এই যে ব্যাগের ভিতরে কি দিকে মোর তো ভুলি পাই না এই তুই চুল কাটছস হসার এই যে একদম ক্লিয়ার চুল কাটছিস স্যার ক্লিয়ার নিচেরটা স্যার কাটছি স্যার নিচেরটাও কাটছি স্যার কাটলে দেখা স্যার কেম কেমনে স্যার এটা আমার ক্লাসে তুই চুল কাটা হোক না আমার ক্লাসে চুল কেটে হচ্ছে আমার ক্লাসে মিথ্যা কথা কথা আমার ক্লাসে চুল কেটে হচ্ছে তুই আমার দোষ পাবো না আমি মিথ্যা কথা কথা নিজের চুল কাটাস না আমি কি কারো অকারণে মারি কেউ কইতে পারবো আমি কারো অকারণে মারি হ্যাঁ স্যার ওরে তো আপনি অকারণে মারলেন না স্যার ওর প্রচুর দোষ স্যার ও আপনি মুহে মুহে তর্ক করে স্যার আমার বলা তরিত দোষ তো আজকে প্রথমে আমি পড়ামো পদার্থ ভাই যেভাবে ওকে আমার বাসা ভাই এ পদার্থ বিজ্ঞানের আমি কিছুই পারি না আর ও যেভাবে যেটা আছে পড়া না পারলে ও মানে মেরিয়া লাগবো ভাই তুই কিছু কর স্যার আমি দেখতেছি স্যার ও স্যার কথা কইতে পারে না স্যার ওর স্যার মুখে সমস্যা হ্যাঁ, কথা কইতে পারে না মানে পরিমণি জেলে যাওয়ার আগে লাইভে দেখুন তাড়াতাড়ি কথা কইলো ও একটু আগে তো এরকম ধারধারি কথা কইলো না স্যার ওইটা আপনি ভুল শুনছেন আর আপনি ভালো মতো খেয়াল করেন নাই আসলে কয়দিন আগে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো আর হুন্ডার চাকাটা ওর পায়ের উপরে গেছে তাই ও কথা কইতে পারে না হ্যাঁ, এটা তো পরিমণির মতো কাহিনী হয়ে গেল গা যে শখের লেগে নাকি মদের বোতল ওর বাসায় রাখছে আর তুই তো দাদা পরিমণির উকিলের মতো সাপোর্ট নিতে ধস আর আমি বুঝলাম না টাক্কা পায়ের উপরে দিয়ে গেল এতে মুয়ে কথা কইতে না পারার কানেকশন কি আসলে স্যার এটা জীববিজ্ঞানের খেলা আর আপনি হলেন পদার্থ বিজ্ঞানের স্যার আপনি গেলে কেমনে বুঝবেন হ তাও কথা কিন্তু আমি তোর কথা একেবারে বিশ্বাস করি না তো মুহে কথা কইতে পারে না ও যদি নিজের মুহে কইতে ও কথা কইতে পারে না তাইলে আমি বিশ্বাস করুম আচ্ছা এই ব্যাপার এই যে আমি নিজের মুহে কইলাম যে আমি কথা কইতে পারি না কংগ্রেচুলেশন দোস্ত আমি আবার কথা কইতে পারতেছি কংগ্রেচুলেশন স্যার যেটা ডাক্তারে পারেন ওইটা আপনি পারছেন ও আচ্ছা এখন তো তুই কথা কইতে পারতেছিস না পড়া কর স্যার এতদিন পর স্যার স্কুল খুলছে স্যার এখন কি আমার কিছু মনে আছে স্যার এখন কি আমার পড়া ধরলে আমি কিছু পারমু হ তখন তো কিছু মনেও নাই না আচ্ছা আশিক মানে এখানে অভিনয় জানি করছিল কেডা ও স্যার এই গান এই গান তো স্যার নয় বছর আগের গান এই গানে তো স্যার ইমরান হাসমি অভিনয় করছে ব্রাদার আচ্ছা, তো অভিনয় জানি করে কেডা কেডা ক্যান্সার জনি ভাই আর মিয়া খলিফা আজকে সাত বছর আগে সেই পুরানো বেবি ডল করে নাচছিল তালিকাটা আরে এই খারা আমি কইতাছি স্যার ওইটা তো আমার ফেভারিট নাকি স্যার সানি লিওন নাচছিল স্যার তোমাকে সাত বছর আগে বেবি জল গানে নাচছি কেটে এটা তোমাকে মনে আছে কিন্তু মাত্র দেড় বছর আগের পড়া তোমাকে মনে থাকে না বেবি জল মনে থাকে পড়া মনে থাকে না তোর বেবি জলের রিমিক্স দেখে দিব আমি রিমিক্স পারি আমি বেবি জলের রিমিক্স অভিনয় করছি আমি স্কুল খুলে দেওয়ার লেগে আমার বিয়ে হয় নাই এই গাছ তো গোপড়ে দিও ওখানে তুই বাজার তো বানান sir P O R I M O N I Porimoni তুই স্যার যে জিনিসটা আমরা প্রতিদিন দেখি আর কি ওইটাই মুখ দিয়ে যায় তোরই sir P O R N H U B পূর্ণ আচ্ছা, হাব কিছু দেখছি ভিতরে এই আচ্ছা থাক থাক তাহলে আজকে কি কি শিখতে পারলাম কিছুই তো না স্যার কিছু শিখাই না মানে না স্যার অনেক কিছু শিখেছেন স্যার অনেক কিছু যে সানি লিওনে পদার্থ বিজ্ঞান পড়তো স্যার স্যার বড় বড় ওয়েবসাইটে ঢুকে আমরা পদার্থ বিজ্ঞান শিখতে পারি আর বাস্তব জীবনে পদার্থ বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম তো কারো কোনো প্রশ্ন আছে পদার্থ বিজ্ঞান সম্পর্কে জি স্যার আমার একটা প্রশ্ন না স্যার আপনার মতো স্যার থাকতে স্যার আমার কোনো প্রশ্ন দরকার নাই প্রশ্ন করো প্রশ্ন করো না স্যার কোনো প্রশ্ন নাই স্যার কোনো প্রশ্ন নাই ঠিক আছে যেগুলো সূত্র শিখেলেন তার মধ্যে কোনো সূত্র যেন ভুল না হয় ও আমাকে কি সূত্র পড়াইলো আর কি সূত্র ধরবো